প্রত্যেকটা পুরনো ফটোতে কেন লাইক দিচ্ছ ও সরি সরি সরি রে ও হো লাইক হয়ে গেল আমি ফটোগুলো জুম করে দেখছিলাম জানি লাইক হয়ে গেল রে সরি সরি সরি সরি ঠিক আছে ঠিক আছে fine fine please next time কোনো জুম বা লাইক দিও না প্লিজ আরে ফোনে নোটিফিকেশন ভরে যাচ্ছে জানিস বাবু নাসা জুপিটারে এলিয়েন খুঁজে পেয়েছে হ্যাঁ কি তুমি কি করে জানলে কোথায় ডাকলে আরে আমার কাছে ফেসবুকে এসছে দেখ দেখ দেখ এলিয়েন দেখাচ্ছে গানে আরে বাবা এই সমস্ত ফেক হয় কেন বিলিভ এগুলো সমস্ত ফেক নিউজ স্যার হ্যাঁ এই বাবু শোন না একটা মেসেজ তোকে সেন্ড করছি সেই মেসেজটা কুড়ি জনকে সেন্ড কর কালকের মধ্যে ভালো খবর আসবে আরে বাবা তুমি আবার এই সমস্ত ফেক নিউজে বিলিভ করছো বলো এরকম হয় না দশজনকে কেন একশো জনকে পাঠাই কোনোদিনও গুড নিউজ আসবে না এইগুলো বেকার কেন বিলিভ করো তো যাও তো আমাদের সাথে খেলা করছি আমি যাও যাও যাও এই বাবু এই দেখ তোর জন্য গিফট কিনেছি গিফট এই নে এই নে আরে বা গিফট দেখি আরে বা গিফট গিফট কিসের জন্য এ বলি না গিফট গিফট আরে আমার কাছে মেসেজ এসেছিল যে আমি টেন থাউজেন্ড পাউন্ড লটারি জিতেছি এজন্য কিনেছি আরে বাবা ওগুলো সমস্ত কিছু ফেক হয় ইন্টারনেট স্ক্যাম করে ফ্রড করে লোকেদের এরকম কিছু হয় না এমনি এমনি কি করে লটারি পাবে তুমি আরে কি করে হয় রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল আমার কাছ থেকে ব্যাংক ডিটেলটা নিয়ে নিয়েছে আমিও দিয়ে দিয়েছি এরকম কি করে ফ্রড হয় না এই এই ফেসবুক আর ইনস্টাগ্রামে স্টোরিটা কি হয় রে এই শোন না এই শুনছিস এই ফিল্টার মানে কি রে ফিল্টার এই শোন না এই এই শোন না এই কি হয়েছে এই মিমিটা কি রে মিমি আরে মা ওটা মিমি না ওটাকে মিম বলে ঘুমাতে দাও তো ব্যান্ড আমি আমার একটা পিক্স আপলোড করেছি একটু লাইক দিয়ে দেন প্লিজ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি A few moments later. কিরে এখনো লাইক দিসনি হ্যাঁ করছি এক্ষুনি করছি এক্ষুনি করে দিচ্ছি 10 seconds later. রে হয়েছে তোর কিছুক্ষণ কিছুক্ষণ এবার তো লাইক দে এখনো লাইক আসেনি হ্যাঁ হয়ে গেছে জাস্ট লাস্ট মিনিট বাকি আছে করে দিচ্ছি আমি এখান থেকে নড়বই না যতক্ষণ লাইক দিচ্ছিস আমার পিক্সে আমি এখানেই থাকবো দেখি ঠিক আছে ফাইন দাও মোবাইল দাও দিয়ে দিচ্ছি হ্যাঁ লাইক এসছে থ্যাংক ইউ বাবা কিরে কোথায় ছিলিস ও মা আমি একটুখানি ফ্রেন্ডদের সাথে গেছিলাম মুভি দেখতে সিনেমা দেখতে গেছিলিস বন্ধুর সাথে তাই তো এটা কি রিলসটা আপলোড করেছিস কোন একটা ছেলের সাথে বাগানে দাঁড়িয়ে আছিস কানের মাথায় কি একটা পড়ে হ্যাঁ কে আর এখানে তো তোর বাকি কোনো বন্ধুদের দেখতে পাচ্ছি না আমি কে এই ছেলেটা কে কোথায় ছিলিস সত্যি করে বল ও মা ইয়ে মানে মানে বহুত সালা মাকে ফেসবুকে অ্যাড করে ভুল করেছিলাম বাবা আমি একটু বেরোচ্ছি ঠিক আছে কোথায় আছিস বাবা যদি তোর বন্ধু কুয়োতে ঝাঁপ দেয় বা ছাদ থেকে ঝাঁপ দেয় তুই কি ঝাঁপ দিবি ডিনার পার্টিতে যাচ্ছি ছাদ থেকে ঝাঁপ খাওয়া কুয়োতে এ জাম্প করলে ও জাম্প করবে থেকে আসলো এ বাবা তোমাদের এই সমস্ত ডায়লগ কোথেকে কে ডিসকভার করেছিল কে জানি ধর মা কিছু হেল্প করে দেবো না বাবা না কোনো হেল্প লাগবে না রে আচ্ছা, ঠিক আছে এই বাড়িতে তো আমি চাকরানির জন্য এসছি না চাকর তো আমি বাড়িতে সবসময় কাজ করবো ইয়ে করবো হ্যাঁ কেউ হেল্প করার নেই কিছু নেই চাকর বানিয়ে রেখে যাবে চাকর বানিয়ে বাবা কিছু টাকা লাগবে ব্যাগ দাও না গো বাবা টাকা লাগবে বলেছি চিল্লার লাগবে বলিনি আমার টাকা লাগবে টাকা দাও হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ আমি বলি টাটা আম্বানি তাই না টাকার গাছ আছে আমার বাড়িতে চল্লি দাঁড়াই আর টাকা পড়ে এই যা দিয়েছি তাই নে নলে ফট হ্যাঁ। ও মা আরে রাতে আর কিছু করতে বললে না এসব কি করেছো হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম রে এটা তো হোটেল এটা তো তোর হোটেল আর এই হোটেলের আমি হচ্ছে স্টাফ আমি রান্না করি বল বাবা বল কি খাবি বল এটা হচ্ছে আমাদের মেনু কার্ড বলুন ম্যাডাম কি খাবেন আমাদের butter chicken heavy tasty try করে দেখবেন চা করে যে চুপচাপ খা ঠিক আছে না না না না না খাচ্ছি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি হুম হুম